হ্যালো গাইস তো আমরা অবশেষে দেখতেই পাচ্ছি আমাদের মাঝখানে কোবরা পান্ডু চলে এসেছে গাইস এখন কি বলবো দেখতেই পাচ্ছ কোবরা বান্ডিল সো গেন আবার আমাদের কোবরা বান্ডিল ব্যাগ দিয়েছে আর কোবরা বান্ডিল কে কে নিবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে বাট অবশ্যই বলবে যে কোবরা বান্ডিল কে কে নিবে সো গেন এসব কি শুরু করছো তাই সোপি লেভেলের একটা বান্ডিল অনেকটা রিয়েল পিপল তাই অসাধারণ একটা বান্ধব তো আমরা এখন চলে যাবো আমাদের এদিকে গিল স্টেট আমরা এখন কাস্টমার অলরেডি পেয়ে গেছি এখন ফিলিং করে নেব অনেক কিছু পেয়ে গেলাম সে আমরা আবার চলে যাবো গিলকে আবার খেয়ে নিই দ্বিতীয় চার্জ এবং দেখতে পাচ্ছ গাইস কোবরা মেমোটি থেকে বের করবা cobra bundle oh my God so অনেকটা হাই লেভেলের বান্ডেল তো অবশ্যই দেখতে পাচ্ছ মাই গড গাছ টু কাজ বাই করবো যদি কেউ কাস্টম করতে চাও তাহলে অবশ্যই আমার এই আইডি কোডটা নির্ভর তো আইডি নিয়ে অবশ্যই বলবো আর যেগুলো কাস্টম ফিল করতে সমস্যা নেই আজকে কাস্টম ফেওয়ার হবে আমার এইসব গান দিতেছে সো আমার এই দরকার নেই বাট আমার ইভো গান আছে এটা সো আমি এখন নিব না দেখতেই পারা গাইস আজকের মতো এই পর্যন্ত video so program you back oh my God মাঠে কাজ করতেছে না মানে যে আমি কখন নিতে পারবো আমি কথাই ভাবতেছি কোবরা বান আবার দেখতেই পাচ্ছ গাই চৌকি লেভেল একটা বান কিনে যাই কি বলবো গাই দেখতেই পাচ্ছ যদি পাঁচটা আমাদের টোকেন লাগবে সো কোবরাগুলির বাড়িতে দেখতে পাচ্ছ বাইক স্ক্রিনে চলে আসছে দেখো ভাই চৌকি লেভেল একটা বাইক যা কি বলবো অসাধারণ একটা বাইক সো অবশ্যই কে কে নিবা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে বলবা যে কোবরা আমি করতে বাট কোবরা বান্ডিল কে কে নিবা তো দেখতে পাচ্ছ আমাদের মাঝে কোবরা বিভূতিও আসে বাট বারো দিন ম্যাচ সো কোবরা বিভূতি যারা যারা নিবা অবশ্যই বলবা কেমন যাই হোক আজকের মতন ভিডিও এই পর্যন্তই সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা সো অনেকটাই ভালো লাগে ধন্যবাদ সবাইকে বাই বাই